الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا وبرهانه السوحي আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর ফলবাড়ি থানার অন্তর্গত রামপাদ্রপুর গ্রামে অবস্থিত উদ্যোগে তফসিল পরামর্শের সমাধান সভাপতি জেলা পুলিশ বগুড়া আমার আরাফাতের ভাই আলহাজ প্রফেসর মোহাম্মদ নওশেরওয়ান أطال الله عمره وبارك الله في حياته সকল বর্ণামীন প্রধান মেহমান অ্যাডভোকেট আফিল জেলা বাংলাদেশ সুপ্রিম কোর্ট সাবেক deputy attorney general H M M Mushfiqur Rahman দামান বারকাতুল মোলালিয়া সম্মানিত উপদেষ্টা যারা হারুন রশিদ এখানে এতক্ষণ যারা আলোচনা রাখলেন মৌলানা আল্লাহ হাফেজ মহাসিম হোসেন মাওলা আবু বকর সিদ্দিক ফাহাদি সম্মানিত অতিথিবৃন্দ অরফা আল্লাহ এদের সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেন বলেন আমি বসা বলা সামনে বসা মুসলমান ভাইরা পর্দা সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রান্তীয় দিনাজপুরবাসী আওয়াজ কানে লাগার মতো করে দেন যেন কানে আওয়াজ লাগে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কারণে অনুষ্ঠানে যারা এবাদত মনে করে এসেছে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ এই যে যারা দাঁড়িয়ে আছে এরা কারা বসে না কেন হ্যাঁ সমস্যা কি জায়গা নেওয়া জায়গা কি ওখানে কি ওখানে ওখানে কিছু মিশিয়ে নেন না বসতে পারে জায়গা ঝামেলা হয় কথা বলবেন দাঁড়িয়ে থাকে কথা যেন বলবে না ভাই কথা বলা যাবে না পারিবারিক আইন উপস্থাপন করার কিছু ধারণা আছে কি কোরআন উপস্থাপন করার ধারণা আল্লাহ শিখিয়েছেন যে এইভাবে উপস্থাপন করতে হবে আমরা আগে দেখি আল্লাহ কিভাবে শিখিয়েছেন আপনারা আছেন তো ময়দানে নাকি নাকি ঘুমিয়ে পড়েছেন আল্লাহ পাক বলেন সকলকে সতর্ক করবেন আপনার মনের ভেতরে কোনো সংসার সন্দেহ ভয় ভীতি দ্বিধা দ্বন্দ্ব এগুলো যেন কাজ না করে এই কথা বলছে কে এখানে হারাজন শব্দের অর্থ আমরা দুইটা পেয়েছি এক নম্বরে কারণ উপস্থাপন করতে গেলে হয়তো আপনার বক্তব্যটা অনেকে না বুঝতে পারে এই কারণে তারা বিরোধিতা করবে অপেক্ষাকৃত এদেশে কম দ্বিতীয় নাম্বার অর্থ হচ্ছে আপনি যখন পারানি কারিমে সঠিক তথ্য উপস্থাপন করবেন সমাজে প্রচলিত এমন এমন নিয়ম নীতি আছে যেগুলোর সাথে সাংঘর্ষিক মিলবে না তখন যারা আপনাকে ভালোবাসে হাদিয়া দফা নজর নিয়াজ দেয় তারা ওগুলো আমরা ভয়লা বিরোধিতা করবে শত্রুতা করবে সুতরাং না আপনি উপস্থাপন করার সময় আমি আল্লাহর দিকে তাকিয়ে সঠিক কথাগুলো তুলে ধরবে যার ইচ্ছা হয় সে কবুল করবে যার ইচ্ছা হয় সে নাফারমানি করবে যারা কোরআনের বক্তব্য মানে না আল্লাহর দরবারে জালেম আর এদের জন্য আল্লাহ আগুন তৈরি করে রেখেছে আপনি সবাই বলবেন শেষ না হয়ে যান এটা যেন বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফ আমি আমল আল্লাহ তাও শুনতে কোরআন কারিম উপস্থাপন করার ধরন পেলাম আমরা এখানে দুইটা কয়টা সমাজে প্রচলিত এমন কিছু নিয়ম নীতি আছে যেগুলোর সাথে কোরআনের বক্তব্য মেলে না তার এই বাস্তব একটা যে কয়েকদিন চলছে ইন্টারনেটে অনেকে ছড়িয়ে দিচ্ছে যার পীর নেই তার হেদায়ত নেই যার পীর আছে তার হেদায়ত আছে হয়তো অনেকে তার নিজের দরবারে মরিদ বাড়াতে ভক্ত বাড়াতে এই কথাগুলো বলে জায়াত দিয়ে তারা দলিল দিচ্ছে অমায়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা সূরা কাহাফের 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন হে নবী আমি যদি কাউকে গোমরা করে দেই তার জন্য আপনি কোনো বন্ধু কোনো অভিভাবক কোনো পথ প্রদর্শক পাবেন না এ কথাকে আমি মানালাম এখানে অলি মানে বন্ধু অভিভাবক মোর্শেদা মানে পথ প্রদর্শক আমরা বাস্তবে দেখি মানুষকে পথ দেখানো যায় দুইটা সিস্টেম আমি যদি এখন দিনাজপুরে শহরে প্রবেশ করার পর স্যারকে বলি স্যার আমি অমুক জায়গায় আছি চিনতে পারছি না এই যে রামভদ্রপুর নাকি জানি গ্রাম আমি কিভাবে আসবো ডিরেকশন দেয় যে এখান থেকে কয়লা আসেন এরপরে গোল চত্বর ভাববে ওই জায়গা থেকে অমুক ডান দিকে মর্নিং এই ডিরেকশন মোবাইলে দিচ্ছে যে আমার কাছে থেকে না দশ পনেরো কিলো দূরে হ্যাঁ করেন কি কথা বলছেন কেন এখান থেকে যান কথা বলা যাবে না বললাম বারবার এই যে মোবাইলের মাধ্যমে দূর থেকে যে ডিরেকশন দিচ্ছে এভাবে যদি আমি হাসি এই জায়গা পাবো না পাবো না জলেন দ্বিতীয় নাম্বার উনি যদি বলে আমি দিনাজপুর শহরে আসি হ্যাঁ, গাড়িতে করে নিয়ে যান একেবারে জায়গা মতো পৌঁছিয়ে দেবো কারণ ওইটা আমার গ্রাম আমার যদি তুলে নিয়ে আস এখানে আসতে পারবো প্রথমটা সহজ না দ্বিতীয়টা বলেন এই দ্বিতীয় যেটা এটা আমার আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য আর প্রথম যেটা ওইটা নবী রাসুল সাহাবা একরাম নবীর ওয়ারিস যারা তাদের জন্য প্রযোজ্য এখানে যে কথাটা আমি বোঝাতে চাই আমাদের যারা পীর নেই তার হেদায়ত নেই হেদায়ত দেওয়ার মালিক তো আর পীর না এমনকি নবীর অসুর না এটার একচ্ছত্র মালিকানা কার হ্যাঁ নবীর আল্লাহ ডিরেকশন দেওয়ার জন্য আদেশ দিয়েছে যে আপনি বলে দেবেন জান্নাতের এটা জাহান্নামের আপনাকে আমি দারোগা পুলিশ করে যে মানুষ পিটিয়ে হেদায়ত করবেন সঠিকটা তুলে ধরবেন যদি বিবেক থাকে মানবে যদি বিবেকের উপরে কুকুরে পোশাক করে কথা বুঝতেছে দেওয়ার মালিক কি ছিলেন পীররা না শুধু আপনি ডিরেকশন দিতে পারবেন পথ দেখিয়ে দিতে পারবেন এতটুকু কিন্তু সরাসরি এসে হাত ধরে জায়গায় পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ এটা আল্লাহ বাদে পারবে না পারবে এখন মুর্শিদা শব্দের অর্থ যারা পীর ধরে নিজের দরবারে মরিদ বাড়াতে এই কথা বানিয়েছে কোরআনে কারিমের সঠিক তথ্য দিলে ওদের মন পাওয়া যাবে ওরা তো মনে হয় খুব খুশি হবে যে কাজ সাকসেস সুতরাং হ্যাঁ রবি আপনি এই দুইটা বিষয় খেয়াল করে সামনে নিয়ে কোরআন শরীফ প্রচার করতে গেলে বাধা আসবে আনসার তখন আপনি একিয়ে বেঁকিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে কোরআন উপস্থাপন করার দরকার নেই তাহলে আপনি আমার টার্গেটে পড়বেন কথাটা এর কি বললো যদি আমি যেটা দিয়েছি ওইটা দিয়ে আপনি করবেন প্রচার করবেন প্রসার করবেন যদি কোরআনের সঠিক প্রচার আপনি না করেন তাহলে যে দায়িত্ব দিয়েছিলাম রেসালাতে আপনি যেন পালনই করেননি আমার মনে হয় চাইতে সত্য কথা আর হতে পারে না বিশ্বনবী আল্লাহ কোনোদিন নাম ধরেও ডাকেননি নাম ধরলে সঙ্গে সঙ্গে রেসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান বাড়িয়ে দিয়েছে যেখানে মোহাম্মদ বেজির সঙ্গে সঙ্গে আল্লাহ জানিয়েছেন রসুল্লাহ ওরা আল্লাহ সাতটা নাম দিয়ে নবীকে ডাক দিয়েছেন মোহাম্মদ আহম্মদ আবদুল্লাহ তহা ইয়াসি মুজাম্মিল মগদফ এগুলো উপনা আসল নাম যেটা ছিল মোহাম্মদ শব্দটা পেয়েছি যেখানে তারপরে দেখলাম আগে দেখলাম হয় রসুল্লাহ নিকাশ আল্লাহ যদি বলতে পারে যে রসুল্লাহ তার সম্মান কত বেশি আপনি টের পাচ্ছেন অন্যান্য নবীদেরকে আল্লাহ ডাক দিয়েছেন ছাত্রের মতো সাত ক্লাসে যখন রোল নাম্বার ডাকে তখন ছাত্রকে বলে ওই আমি হামজা ওই রবি এভাবে বলেন না নবীজিকে ওই ডাকটা দেন কিন্তু এই আয়াতটা ইয়া আজ্জুহার রাসূল যারা গ্রামার বোঝে তাদের জিজ্ঞাসা করবেন আয়াতের তাফসিরে মফাসসিরিনী গ্রাম আশ্চর্যবোধক একটা টান দিয়ে নিচে ফোটা দিয়েছে তাফসির যারা করতে গেছে তারা আশ্চর্য হয়ে গেছে বিশ্ব নবীকে আল্লাহ নাম ধরে ডাকলেন না এখানে ধমক দিচ্ছে ইয়া আজ্জুহার রাসূল হে রসুল বাউলি আপনি তাবলিক করেন প্রচার করেন মা রব্বিক যেটা আপনার পথে আমি আল্লাহ নাসিল করেছি এটা ভাষা এখানে পেলাম আমরা এক বছরে বিশ্বনবী আয়াতের তাফসির করতে গিয়ে আমাদেরকে বিদায় হজের দিন একটা আদেশ দিয়ে দিলেন বাল্লিগু আননি আল্লাহর ভাষা এক বছর রসুলের ভাষা বহু বছর নবীজি বললেন তোমরা সবাই মিলে প্রচার করো আমি আমার পক্ষ হতে আয়া যদি একটা আয়া তো তোমার জানা থাকে এই ঘোষণার ভেতরে শুধু আমির একা আছে হ্যাঁ। উম্মত বলে দাবি করলে যারা এখানে বসে আছে এরা নেই এক কথা বলে না কেন আমি যদি আর আসতে বলো আয়াতটা শুধু কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন তার এই যে আসমান জমিন আয়াত আয়াত মানে নিদর্শন এই নিদর্শন কার বলেন না কেন আল্লাহ বলেন আসমান জমিনের এই ছড়িয়ে রেখেছি আল্লাহ হয়ে দাঁড়িয়ে যে অবস্থায় থাকুক আমি আল্লাহর সৃষ্টি নিয়ে আমার আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে শেষে এসে বাধ্য হয় বলতে আল্লাহ তুমি একটা আমার নিদর্শন গুলো অর্থ বানাবি অবশ্যই কোনো কল্যাণ আছে তুমি পবিত্র তোমার কাছে দোয়া করছি আল্লাহ তুমি আমাদের জাহান নাম থেকে বলে না আমি কি বলছিলাম এখানে আয়াত বলতে শুধু কোরআনের আয়াত আপনি যে লাইনে জ্ঞান অর্জন করেছেন ওটা যদি আল্লাহ সম্পর্কিত হয় ওইটা আপনাকে মানুষকে জানানো লাগবে আপনি যে বিজ্ঞান আপনি ওই তথ্যগুলো জানেন ওর ভেতরে আমার আল্লাহ কোনো নিদর্শন যদি থাকে ওইটাই আপনাকে ছড়াতে হবে আপনি প্রশাসনে আছেন ওই লাইনে আল্লাহ যে সমস্ত নিদর্শন আছে ওইটা আপনাকে ছড়ানো লাগবে যদি আপনি নামাজ ফরজ মনে করে পড়েন এইটাও প্রচার করা ফরজ মনে করা লাগবে কারণ ওইটা Maionese. ঠিক ওই ফরজ মনে করে মানব কারণ নবীজিকে আল্লাহ সারে বানিয়েছেন শরীয়ত প্রণেতা এদিক ওদিকে করে কাটিয়ে যদি গাফিলতি করে আপনি মারা যান নবীর সুপারিশ আপনার ভাগ্যে জুটবে না মরণের পরে যদি নবীর সুপারিশ না পান আপনি দুই হাজার বছর হায়াত পেয়ে আপনার লাভ কি আছে দিকে তাকিয়ে যতটুকু জানা আছে ওইটাই নামাজের মতো প্রচার করা লাগবে আর এটাও ফরজ এটা কি নবীকে আল্লাহ তাও ধমক দিয়ে জানিয়েছেন আপনি যদি এটা পালন না করেন রেসালাতের দায়িত্ব আপনি পালন করেননি আপনার কিসের ভয় অল্লাহ আল্লাহ কামিনা নাস আমি আল্লাহ নিজে আপনাকে বাঁচাবো জোরে বলুন সোহার আল্লাহ বিশ্ব নবীকে আল্লাহ বাঁচিয়েছেন দুনিয়ায় না বাঁচাননি ইয়াহুদিরা তাকে টার্গেট করেছিল হত্যা করার জন্য বিরো আশি জিন্দা অবস্থা এমনকি মরণের পরও খ্রিস্টানরা ছেড়ে দেয়নি মৃত্যুর পরেও তার লাশ চুরি করার জন্য ষড়যন্ত্র চালিয়েছে কিন্তু সফল হতে পারেনি কারণ আল্লাহর ঘোষণা ছিল মোসারে এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখানে ফিউচার বলতে কেয়ামত পর্যন্ত কতদিন বলেন পর্যন্ত আমি আপনাকে বাঁচাবো যদি আপনি কোরআনের সঠিক করতে পারেন আজ পৃথিবীতে যদি আয়াতটা কেউ সামনে নিয়ে আমল করতে চায় দরদ পড়ছে আমাদের নবীর উপরে কারণ এই অনুষ্ঠান কবল যদি করাতে চান দরদ পড়া লাগবে না কবল হবে না দরদ আমরা একবার পড়েছি আল্লাহ তুমি রহমত করো আমাদের নেতার উপরে কার উপরে নেতৃত্বের বিষয়টা প্রথমে আপনি আল্লাহকে জানালেন আরবিতে হয়তো বোঝেননি তাই বাংলায় যদি বলতেন তাহলে অর্থ হতো হে আল্লাহ তুমি রহমত নাজিল করো আমাদের নেতার উপরে যিনি আমাদেরকে পথ প্রদর্শন করেছেন বা গাইডলাইন দিয়েছেন আরবি ওই কথাটা বাংলায় বললাম এখন যদি বাংলায় বলতেন এইভাবে বলতে পারতেন প্রথম দেখতে পাচ্ছি বিচার ব্যবস্থায় চার প্রকার রায় হয় দিনাজপুরে জাজ কোর্ট থেকে যদি কারো বিরুদ্ধে রায় আসে ও বলতে পারবে না যে আমি মানি না স্যারের বিরুদ্ধে যদি দিনাজপুর জাজ কোর্ট থেকে রায় আসে আমি বলতে পারবে যে আমি মানি না এতটুকু বলার ক্ষমতা আছে যে আমি ন্যায় বিচার পাইনি আমি উপরে যাব কোথায় উপরে কোথায় যাবে ম্যাজিস্ট্রেট কোর্ট আছে ম্যাজিস্ট্রেট যাওয়ার পরে যদি আমার বিরুদ্ধে রায় আসে বলতে পারবে যে মানি না আপনি কি ঘুমাচ্ছে এটা একটা ক্লাস এখন ক্লাস হয় পঁয়তাল্লিশ মিনিট আমাদের ক্লাস হচ্ছে দেড় ঘন্টা আপনি ক্লাসে ছাত্রের মতো জবাব দেওয়া লাগবে যদি এখানে বসে থাকে জবাব দেবেন তো ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যদি রায় আসে উনি এতটুকু বলতে পারে যে আমি ন্যায় বিচার পাইনি আমি আরো উপরে যাব যান এবার ঢাকাতে হাইকোর্টে যান হাইকোর্ট থেকে যদি আমার বিরুদ্ধে রায় আসে উনি বলতে পারবে আমি মানি না এতটুকু বলার ক্ষমতা আছে যে আমি ন্যায় বিচার পেলাম না আমি আরো উপরে যাব কোথায় এই যে বসে আছে সুপ্রিম কোর্ট নাকি একেবারে সুপ্রিম কোর্ট থেকে যদি বাংলার প্রধান বিচারপতি একবার ওনার বিরুদ্ধে রায় দেয় শুধু এবার উনি একা না এই দেশের ষোলো কোটি মানুষ মেনে নিতে বাধ্য কেউ যদি বলে রায় আমি মানি না তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে তার জেলখানায় দেবে অথবা দেশ থেকে তাড়িয়ে দেবে তাহলে এই দেশের রায় কয় প্রকার আরো জরুরি বলেন আমার মাঝে মাঝে মনে হয় বাংলার প্রধান বিচারপতি তিনি এখন আছে তার চাইতে আল্লাহর ক্ষমতা একটু কম না বলে না আমি কি সব চাইতে বড় বিচারপতি না কে আল্লাহ যদি রায় দেয় তাহলে আয়ত্তে যেগুলো আছে তার বান্দা বান্দি সৃষ্টি জগৎ তারা আল্লাহর রায় পাঁচশো কত এরাই বলে যদি তোমার ভালো না লাগে আমার আসমানের নিচে জমিনের উপর থেকে বের হয়ে যাও কোথায় যাবে যেখানে যাবে ওই টাকার থাকতে চান অবশ্যই আপনাকে আল্লাহর রায় মেনে নেওয়াই লাগবে যদি মেনে না নেন আপনার জায়গা হবে জেলখানা আল্লাহর জেলখানার নাম কি আসতে বলেন আমরা কথা বলছিলাম কোরআনে কারিম উপস্থাপন করার ধরন হিসাবে কয়টা পেয়েছি আমরা দুইটা এখনই যদি ভুল হয়ে যায় যে সামিয়ানার নিচে পার হলে তো পাগল হয়ে যাবো আমরা রসুলের উপরে দরদ পড়ছি সাইকি দিনার ব্যাগ খাইছিলাম মনে আছে আপনাদের হ্যাঁ আছেন আপনার মনে আছে সাইকি দিনা কি এটা কি শুধু দুনিয়া হ্যাঁ বিচার ব্যবস্থায় যে চার প্রকার রায় বাংলাদেশে আমরা পেলাম জজ court magistrate court high court supreme court একেবারে সর্বোচ্চ ওনারা আছে ওখান থেকে যদি একবার রায় আসে কারো বিরুদ্ধে সে মেনে নিতে বাধ্য যদি মেনে না নেয় তার জায়গা হবে জেলখানা অথবা দেশ থেকে তাড়িয়ে দেবে আমার আল্লাহর রায় সর্বোচ্চ তার সৃষ্টি জগতের উপর যদি কেউ মেনে না নেয় তারও জায়গা হবে জেলখানা আল্লাহর জেলখানার নাম কি পৃথিবীর রায় আমরা পেলাম চার প্রকার আমার আল্লাহ কে আমাদের যে বিচার ব্যবস্থা তৈরি করবেন ওখানেও রায় দেবেন তিন প্রকার কয় প্রকার আরো জোরে কেয়ামতের বিচার ব্যবস্থায় প্রথম স্টেপে আমার আল্লাহ ডাক দিবে মানুষকে একা একা অকুল্লু ষোলো নাম্বার পাড়া দশ নাম্বার পৃষ্ঠা পনেরো নম্বর লাইনের শেষ নাম্বার রুকুতি আস আল্লাহ তালা বলেন আমাদের দিন আমি প্রতিটি মানুষকে ডাক দেব একা একা কয়জন করি বলেন দিনাজপুর মাসে এবার আপনাকে বলছি আপনাকে যদি আল্লাহ আমাদের দিনে কাটাকে সামনে নিয়ে যদি বলে বান্দা তোকে একটা জীবন দিয়েছিলাম সত্তর আশি নব্বই বছরের বল তো কি করে কাটালি তোকে একটা যৌবন দিয়েছিলাম পনেরো থেকে পঁয়তাল্লিশ এই যৌবনটা কি করে কাটালি তুই বল আপনার কি মনে হয় আপনি কি জবাব দিতে পারবেন না পারবেন না আপনি যৌবন বয়সের হিসাব দেবেন আপনার যৌবন তো আপনি বিক্রি করে ফেলেছেন কেউ তোকে হাত দিয়ে বলতে পারবেন আপনার সঠিক আছে আল্লাহকে দেখানোর মতো আছে নেই আপনার যৌবন আপনি বিক্রি করে ফেলেছেন বিয়ের আগে কত জায়গায় আপনার যৌবন বিক্রি হয় এখন কাজ সময় থাকে না দেখি ষষ্ঠ মানুষ একটা দোয়া পড়ছে ওই সময় আমি বুঝি কিন্তু এখন টের পাচ্ছি যে দোয়াটা কি কি স্যার পড়েননি এটা পড়া লাগে ষষ্ঠাচাপ করে লক্ষ লক্ষ হাজি সাহেবেরা সারা পৃথিবী থেকে আল্লাহর ঘর সামনে নিয়ে বলছে আল্লাহ তুমি আমার মালিক আমি তোমার গোলাম তোমার ভেতর আর আমার ভেতর কিছু দেনা পাওনা আছে আমি তোমার কাছে যত পাওনা পাবো গোলাম হিসাবে তুমি সব আমাকে দিয়ে দিয়েছো একেবারে সেই নেই থেকে শুরু করে আজকে তুমি আমারে বানিয়েছো প্রধান অতিথি আমি কিছুই ছিলাম না উল্লেখ করার মতো সেখান থেকে তুমি আমার আজ দেশের সর্বোচ্চ দায়িত্ব দিয়েছ আমি গোলাম হিসাবে যা পাওয়ার সব তুমি আমার পাওনা মিটিয়ে দিয়েছ কিন্তু তুমি তোমার মালিক তুমি আমার কাছে অনেক কিছু পাবে আমি তো তোমাকে কিচ্ছু দিতে পারিনি তুমি আজকে আমাকে দাঁড় করিয়েছো সামনে যদি বলো বান্দা বল দেখি তোর যৌবন কালটা কি করে কাটালি আল্লাহ আমি তো জবাব দেওয়ার মতো কায়দা রাখি না কারণ আমার যৌবন আমি নষ্ট করে ফেলেছি তুমি যদি বলো তুই টাকা পয়সা উপায় করলি কোন রাস্তায় বল দেখি আপনি বলতে পারবেন কারণ আমার সব ইনকামই তো অবৈধ আমি বলবো কি করে আবার যদি বলো তুমি টাকা পয়সা খরচ করলি কোথায় বল যোগ্যতাও আমি রাখি নাই সব নষ্ট করে ফেলেছি তুমি যদি বলে বান্দা তুই যতটুকু এলে অর্জন করেছিলি জ্ঞান তার উপরে কতটুকু আমল করেছিস বল এটা বলার কোন কায়দা মেনে একটা কায়দায় আমার বাকি আছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও মনে করেন এটা কে আমাদের প্রশ্ন করে যে পাঁচটা প্রশ্ন বললাম আপনি জবাব দেওয়ার মতো কোনো কায়দা কি বাকি রেখেছেন নেই আপনি কোন ভরসা আছেন বলেন অনেকে মনে করে না আমি কেয়ামতের দিন আমার পীরের মুরিদ আমি মাপ পেয়ে যাবো না এটা মিথ্যা কথা কেউ কারো বোঝা বহন করবে না আমার আল্লাহ প্রমাণ হিসাবে মানুষের চামড়া দিয়েছে ওরা শরীরের ভেতরে নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া আছে বিজ্ঞান জানিয়েছে কোন জায়গার চামড়া কোন জায়গার সাথে মেলে না এমনকি আমার চামড়া সাড়ে চামড়া যদি এক মনে হচ্ছে সারের কোনো জায়গায় কেটে যাক আমার চামড়া যদি আপনি লাগিয়ে দেন কিয়ামতের আগেও চামড়া লাগবে না এই চামড়া যদি লাগাতে হয় ওনার শরীরের কোন জায়গা কেটে লাগানো লাগবে কথা বলছে না কেন এটা সিকিউরিটি লক মানুষকে এটা দিয়েছে আল্লাহ পাঁচটা জিনিস এরকম দিয়েছে আল্লাহ বোঝাতে যায় বান্দা ওর চামড়ায় তোর সাথে মেলে না আর কে আমাদের তোর বোঝাও বহন করবে এটা তোর বোঝায় আর তুই বুঝে ফেলিস কত ভণ্ড আর তুই পাগল এই বিশ্বাস অনেকের ভেতরে এখন আছে যে আমার কোন চিন্তা নেই আমি ঢাকা মত বাজারে একদিন হাসপাতালে যেখানে জমান নামাজ গত বর্ষা দিন ছিলাম টাঙ্গাইলে মাহফিল শেষ করার পরে যাচ্ছি রাত তিনটা তখন বাজে দেখি ওই পাক দরবার শরীফ লেখা ওই গেটে ওখানে আওয়াজ হচ্ছে ঢোলের বাজনা হচ্ছে আর গান বলছে ছেলে আর মেয়ে মিলে একজন আর একজনকে বলছে অন্তত আমাদের আর কোনো চিন্তা নেই বাবা আছে এ বিশ্বাস শুধু ওদেরই হাজারো মানুষের ভেতরে বিশ্বাস ঢুকেছে যে কোনো চিন্তা নেই আমি পীরের মুড়ি আল্লাহ তালা এটাই দিয়েছেন এই লক হিসাবে যে তো চামড়ার সাথে ওর যারা এগুলো করতে বলে মনে করবেন ওটা বাটপা আমার বন্ধুরা এখন যদি আমার যতটুকু যোগ্যতা বা ধারণা আমার ইমান যতটুকু আমার মনে হচ্ছে আমাকে যদি আল্লাহ এখন ডাক দিয়ে বলে আমির হামসা দুই সালের ডিসেম্বর মাসের এক তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম শুধুমাত্র ডিসেম্বর মাসের দুই তারিখ থেকে চোদ্দ এই তেরো দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা কারণ আমার সামনে আল্লাহর কসমে তেরো দিনের হিসাব দেওয়া আমার দ্বারা সম্ভব না আপনি পারবেন হুজুর পারবেন পারবে জবাব তো আমরা বুঝি না বড় কঠিন জিনিস হিসাব কেমতের দিন আল্লাহ সর্বপ্রথম যে বিচারের স্টেপ প্রথমে ডাকবে কয়জন করি বলেন একা একা দ্বিতীয় নাম্বারে বিচারের স্টেপে আল্লাহ একা ডাকবে না এবার ডাকবে আপনাকে নেতার সাথে ইসরায়েলের একাত্তর নম্বর আয়াত পনেরো নম্বর পারা আট নম্বর পৃষ্ঠার তৃতীয় নম্বর লাইনে আজকে আছে আল্লাহ তালা বলেন কি আমাদের দিন আমি মানুষকে ডাক দেবতার নেতার সাথে আপনার বিবেক কি বলে আপনি যার পেছনে স্লোগান দেন যার আদর্শ মেনে চলে ওই লোকটা যদি আপনার সামনে কেয়ামতে দাঁড়ায় ওকে দেখলে আল্লাহ মাফ করবে আপনার বিশ্বাস হয় এখনই বলছেন বিশ্বাস হয় না আপনি তো ধরা খাবে আপনার বিবেক যা বলে বারবার নাই করে এখনই যদি আপনার মনে হচ্ছে যে না আমি যার পেছনে আছি এর যদি আল্লাহ দেখে এ মাফ করবে না আপনার পর্যন্ত আল্লাহ বিচার নিয়ে যাবে না তোর সামনে যে আছে এই তো দুই নাম্বার তুই তিন নাম্বার আপনি হাসির খোরাকি দেন চিন্তার খোরাকি দিস তিন নাম্বার কেমতের ময়দান আমার আল্লাহ আবার একা একা নেতা সহ না এবার ডাকবে সবাইকে কয়জনকে সবাইকে যখন আল্লাহ ডাকবে তখন থাকবে সবাই উলঙ্গ এই কিছুদিন আগে বিজ্ঞানী অ্যাডওয়েন হ্যাবেল একটা হাই পাওয়ারের ক্যামেরা আবিষ্কার করেছে নাম দিয়েছে অ্যাপোস্টোস্কপি এটা দশ লক্ষ মিলিয়ন বছরের রাস্তার দূরত্ব থেকে ছবি তুলে করে নিজের কাছে নিয়ে আসতে পারে হাই পাওয়ারের ক্যামেরায় ধরা পড়েছে একটা সূর্য তার নাম দিয়েছে তারা পিস্তল স্টার এই সূর্যটা আমরা যে সূর্য দেখতে পাই এটার চাইতে একশো গুণ শক্তিশালী সোরা ভেতরে আল্লাহ যে সূর্যের বর্ণনা সেই সূর্য ময়দানে আমার আল্লাহ এই সূর্যটা আপনার মাথার করে বারোটা মুখ ছেড়ে দেবে ওরা জমিন তামা হয়ে যাবে মাথার মগজ টক বক করে ফুটবে একটাই মাত্র আওয়াজ হবে পানি পানি কি বুঝলেন এতক্ষণে বলেন তো কেমন যে দৃশ্যের কথা বললাম এখনো শেষ হয়নি আমার আল্লাহ কোরআনে বর্ণনা দিতে গিয়ে জানিয়েছেন কেমতে এমন জালজালা অবস্থা কঠিন ভয়ঙ্কর দৃশ্য বানাবো মেয়েদের লজ্জা স্থান লাগবে না পেট ফেটে সন্তান বের হয়ে যাবে এমন করবো যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে দিনাজপুর মাসে একটা যুবক মানুষ কখন বিদ্যা হয় আপনি টের পাচ্ছেন কত চিন্তা তার মাথার উপরে আসলে একটা মানুষ বুড়ো হয়ে যায় তাও সঙ্গে সঙ্গে এরকম ভয়ঙ্কর অবস্থায় আমার আল্লাহর নবী পঞ্চাশ হাজার বছর আরো সের নিচে মাথা দিয়ে সেজদা দেবে কপাল তোলা সাহস হবে না অথচ বাংলাদেশে কত ভণ্ড ছড়িয়ে বেড়াচ্ছে কেমতের দিন আমার দাদা যান বাবা যান তো তোমরা নাকি জাহাজ নিয়ে বের হবে আপনি উঠবেন জান্নাতে চলে যাবেন তা আপনার কি মনে হয় বলেন তো কেমতের ময়দানে কি পানি থাকবে ও তো তামার ময়দান জাহাজ চলবে কি আর এটা মরবে মানুষ শোনে আসবান আমাদের কোন চিন্তা নেই আমাদের কুতুব আছে দাদা ওইটা যে ব্লাউজের হাতা নেই এমন পোশাক আশাক এখন ভারতের সিরিয়াল দেখে বানাচ্ছে পিট মনে হয় ফুটবল খেলার মাঠ আবার বুকের উপরে লিখে দিয়েছে এক বুক জ্বালা মানুষ আপনাকে দেখে আশেপাশে মন্তব্য করবে না মন্তব্য ভালো করবে বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম আমি প্রথমে ছিলাম রাজশাহী ভার্সিটিতে ওখান থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আসলাম পঁচিশ বছর বাইশ বছরের যুবতী মেয়ে মাস্টার্সে পড়ে বুকে কোন ওড়না নেই স্কিন টাইট প্যান্ট পরা বাস থেকে যদি একটা পঁচিশ বছরের মেয়ে নামে কেমন লাগে বলেন না আমি হাসির খোরাকি দেন যারা দায়িত্বে আছেন বিশেষ করে বড় ভাই বা বাবা আপনাকে জবাব দেওয়া লাগবে কারণ আর দাহ্য চলে আয়ার খোলন যান না আর শব্দটা মজাক্কা এটা পুরুষ সূচক শব্দ আল্লাহ নারী সূচক শব্দ এখানে দেয়নি যে কোনো নারী দায়িত্ব না নবীজি জানিয়েছেন আর দায়িত্ব না কোন দায়িত্ব দায়িত্ব বলতে নবী ইন্ডিকেট করেছেন পুরুষকে যেই পুরুষের কারণে তার তার বেটার বউ তার বউ তার মা বেপরদায় চলে ও যতই করে নিয়ে যায় মানুষকে দেখায় যে জিনিস আমার আছে মানুষ দেখে আর আশেপাশে মন্তব্য করে আপনি বউ নিয়ে সাজিয়ে যখন রাম ভদ্রসম না কি জানে এখানে জানে বাজারে কত মানুষ রাস্তায় দাঁড়িয়ে কি বলে জানেন বলে আরে মাল গেল আপনার বউ দেখে যদি কেউ বলে যে মাল গেল ওই মালের পেটে আর ভালো মাল আল্লাহ কারণ মেয়েদের এই পেট খুব গুরুত্বপূর্ণ জায়গা যেই মেয়ে দান করবে মানুষের চোখের নজর বড় মারাত্মক এই জন্য বেগুনের খেতে মোলার খেতে দেখবেন একটা কালো হাড়ি দিয়ে রাখে মানুষ যেন ওইদিকে তাকিয়ে ওর চোখের দৃষ্টি নষ্ট হয়ে যায় চোখ তো বিষাক্ত কত রকমের নজর দিয়ে তাকায় এখন বসে রাখেন আব্দুল কাদের জেলানের মতো অনেকে ছেলে চায় যে আল্লাহ এরকম ছেলে দাও এমনি হবে আব্দুল কাদের জেলানি যে মায়ের পেটে ছিল তার জীবনী পড়ে দেখেন তার বাবা একদিন নতুন নতুন পোশাকে আগুন লাগাচ্ছে মা জিজ্ঞাসা করলেন স্বামী নতুন পোশাক আপনি আগুন লাগান কোন কারণে স্বামী ডাক দিয়ে বলে স্ত্রী আমি যখন নামাজে গিয়েছিলাম আসার সময় দেখি তোমার এই যে গোসল করার পরে এই কাপড়গুলো শোকাতে দিয়েছিল রোদে বাড়িতে যে কাজের লোকটা আছে ও এক নয় এক দৃষ্টিতে তাকিয়ে আছে যে পোশাক তোমার শরীর ঢেকে রাখে তোমার পর্দা করার জন্য আমি কিনে দিয়েছি তোমার ইজ্জত আবরু ঢেকে রাখে ওই পোশাকটা কাজের ওই লোকটা কোন নজরে তাকিয়েছে আমি জানি না তোমার পেটে আমার সন্তান ওর নজর যদি খারাপ হয় ওই প্রভাব তোমার পোশাক থেকে তোমার পেটে যেতে পারে এই জন্য আমি আগেই পুড়িয়ে ফেললাম পরে তোমার পোশাক কিনে দেব তাদের চিন্তা ভাবনা কোন জায়গায় ছিল সন্তানের প্রতি মানে মানুষ বিয়ে ঠিক হয়নি ওই সময় চিন্তা করার দরকার নেই আপনি বিয়ের আগে চিন্তা করবেন কেন না আপনি বিয়ের পরে যদি সন্তানের মালিক হয়ে যান আপনি হয়তো বউ পাল্টাতে পারবেন কিন্তু আপনার ওই ছেলে মা পাল্টাবে কি করে বিয়ে করার আগে চিন্তা ভাবনা করে করেন সেদিন কুষ্টিয়াতে দিনাজপুর থেকে কোন কলেজ থেকে যেন গিয়েছে একদল কুষ্টিয়ারে গড়াই নদীর তীরে পিকনিক করবে লালনের মাজার দেখার পরে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখে ওই ওই যে বিশাল সর ওখানে আনন্দ করছে একটা গর্ভবতী মহিলা ছিল তার সন্তান হয়ে গেছে এই যে সরের ওপরে হাজারো মানুষ দেখলো এটা মনে হয় বড় হয়ে আব্দুল কাদের জেলানি হবে এত বিশ্ব বার্তার হবে আব্দুল কাদের জেলানি এসেছিল কার পেটে আপনি টের পেলেন টের পেয়েছেন মায়ের কাছে একদিন সে বলে মা তুমি সত্যি করে বলো তো আমাকে পেটে রাখা অবস্থায় তুমি কোনো হারান কাজ করেছিলে মা বলে এত বড় কথা বললে বলে বলতাম না আমি যা পড়ি আমার মনে থাকে না অবশ্যই তুমি আমার পেটে রেখে কোনো হারান কাজ করেছো না তোমার পড়া মনে থাকে না কেন মা বলে বাবারে আমার এমন কোনো কথা মনে নেই তবে একটা কথা আমার মনে আছে আমি যখন তোকে পেটে রাখা অবস্থায় তোর নানির বাড়িতে গিয়েছিলাম তখন তোর বয়স আমার পেটে ছিল নয় মাস কয় মাস বিজ্ঞান এখন জানিয়েছে মায়ের পেটে সন্তান ছয় মাস পরে দুনিয়ার সবকিছু শুনতে পাই তোর নয় মাস বয়সে আমি গেলাম নানির বাড়িতে যে দেখি ওঠানের উপরে আসার নাড়ি দিয়ে আছে আচার চেনে হ্যাঁ। আমরা এটা তুলে খেয়ে ফেলেছি পরবর্তীতে জানলাম এটা তোর আপন নানির না এটা পাশের বাড়ির একজনের মানুষের জিনিস তোকে পেটে রাখা অবস্থায় না বলে খেয়েছিলাম মনে হয় ওই প্রভাব তোর মেধার উপরে পড়েছে এই কারণে তোর পড়া মনে থাকে না আমাদেরকে যারা পেটে নেয় ওরা কত কিছু না বলে খেয়ে ফসল করে ফেলছে আব্দুল কাদের জেরানি হবে সম্মানিত মা বোনেরা যারা এসেছে খুব গুরুত্বপূর্ণ জায়গা এটা হেফাজত করা লাগবে আর এটা হেফাজত করবে ফেরেস্তারা বলেন আমি পোশাকের বর্ণনা এ পর্যন্ত এসেছিলাম ওই শাবনুরকে যদি আপনি পোশাক আশাক না দিতে পারেন পর্দা হেজাব আটকাতে না পারেন আপনি গোনা থেকে নিজেও বাঁচতে পারবেন না সমাজকেও বাঁচাতে পারবেন না সুতরাং দিতে হলে যেই জায়গা দরকার ওই জায়গার মানুষগুলো ভালো হওয়া লাগবে আশা তাহলে পড়লে আমল করলে হবে না এটা আমল করার পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে ওই দায়িত্ব যদি কেউ পালন করতে যায় সে দুনিয়ার হাসানা পেয়েছে দুনিয়ার হাসানা তিন নাম্বার ঐক্যবদ্ধ হওয়া আজ আমরা ঐক্যবদ্ধ না বিচ্ছিন্ন বাংলাদেশে মানুষ যত তার সাথে দল বেশি এমনও মানুষ আছে একজন দুই দল করে এখন আওয়ামী লীগ করছে কিছুদিন পরে দেখবেন বিএনপি করবে তার মানে এদেশে মানুষ যত তার চাইতে দল বেশি তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জু কোরআনকে আঁকড়িয়ে ধরো এ ব্যাপারে মতপার্থক্য বিচ্ছিন্ন হওয়া যাবে না সুতরাং সমাজের ভেতরে ইউনিটি তৈরি করা ছোটখাটো মোস্তাব নফল সন্নত মোবানিয়াজ মারামারি করে আমরা দল বেদলে বিভক্ত হয়ে যাচ্ছি এতে করে বান্দর এসে রুটি ভাগ করে খাচ্ছি যদি কোনো ফরজ এবং নিয়ে কিছু হয় সে ব্যাপারে আলাদা নফল নিয়ে সন্নত মোবানি আপনি মারামারি করবেন গন্ডগোল করে দল বেদল আলাদা করবেন অনেকে আবার এখন নতুন দল চালু করেছে গ্রামে গ্রামে আহালে হাদিস জামে মসজিদ লিখে দিয়েছে এটা শয়তানি কোথায় পেয়েছেন বন্ডামি আপনি কোন কারণে লিখে দিলেন আহলে হাদিস আল মসজিদ মসজিদ আপনার বাবার মাটি আপনি এই কারণে লিখেছেন যে আপনি আওয়াল ওয়াক্তে নামাজ পড়েন আসরের নামাজ আমরা পড়ি চারটায় আপনি পড়েন তিনটা পনেরোই এই পার্থক্য কথা বলছেন যে এলাকায় সব জায়গায় চারটায় নামাজ হয় সেখানে আপনি তিনটা পনেরোই নামাজ পড়তে পারবেন না আওয়াল নামাজ পড়া মুস্তাহাব কিন্তু উম্মতের ভেতরে ইউনিটি ঠিক রাখা ফরজ আপনি মোস্তাহ ঠিক রাখতে গিয়ে ফরজ আপনার সারা জীবন নামাজ পড়লে কবুল হবে না এটা আমাদের এক হওয়া লাগবে এটা দুনিয়ার হাসানা এই হাসানা আমরা এখন বঞ্চিত চার নাম্বার দুনিয়ার হাসানা নামাজ আর নামাজ যদি দুনিয়ার হাসানা পেতে চান চারটা শিক্ষা নামাজ থেকে নেওয়া লাগবে এখন অনেক কথা একটা একটা করে পয়েন্টে এরকম রাজ দু এক রাজ লেগে যাবে আমি শুধু পয়েন্টগুলো শেষ করছি এত বলা সম্ভব না না এত বলা সম্ভব না আমার বাড়ি যাওয়া লাগবে এত কথা বাড়ার নাম দুনিয়ার হাসানা পরিশ্রম করতে পারার নাম দুনিয়ার হাসানা আল্লাহর গোলামি করতে পারার নাম দুনিয়ার হাসানা এই দশটা পেয়েছি দুনিয়ার হাসানায় অফিল আখেরাতি হাসানা আখেরাতের হাসানা পাঁচটা এক নম্বরে মৌত যেন ভালো হয় ভালো মরণ ভালো মরণ ওইটা যেটা বিষ খেয়ে হয় গলায় দড়ি দিয়ে হয় কোনটা শাহাদতের মরণ কোনটা আজ অনেকে আত্মহত্যা করে নিজেকে নিজে ধ্বংসের ভেতরে ফেলে দিও না হয়তো কেউ ডাইরেক্ট অথবা অনেকে আত্মহত্যা করছে বিড়ি খেয়ে মদ খেয়ে বাবা খেয়ে ডাল এটা যদিও আত্মহত্যা দ্বারা মানুষ মৃত্যুর দিকে চলে যাচ্ছে আপনার যে শরীর দিয়েছে এটা আপনার কাছে আমানত আপনি মদ খেয়ে আপনার লাশ নষ্ট করার কোনো অধিকার অসুস্থ হয় ওকে দেখতে যাওয়া নিষেধ এই বাংলাদেশে কত মানুষ মদ খেতে খেতে মারা গেছে দুই নম্বরে দুনিয়ার হাসানা কবর যেন ভালো হয় ভালো কবর ওইটা যেটা মোজাইক করা হয় পাকা করা হয় কোনটা হজরত ওসমানের কবর থেকে আসলাম বোঝা যাচ্ছে না কবর কিনা শুধু একটা পাথর দেওয়া আর বাংলাদেশে গরু ছাগল মরে যায় কবর তিন তালা হয় আপনি মনে করছেন যে কবর যত তালা করবো আমার বাপ তত শান্তি পাবে আপনার বাপের শাস্তি আরো বাড়বে কারণ কবরের পেছনে বেকারের টাকা খরচ না করে ওই এক লাখ দুই লাখ টাকা আপনি গরিব মানুষকে দিলে আপনার বাবা একটু শান্তি পেত তাহলে ভালো কবর ওইটা যেই কবর মোজাইক করা হয় টাইলস দেওয়া হয় বুঝতেছেন হাসর যেন বলেছিলাম পাঁচটা প্রশ্নের সঠিক স্বভাব যারা দিতে পারবে চার নম্বরে ডান হাতে যেন হামল নামা পাওয়া যায় এটা আখেরাতের হাসানা আখেরাতের হাসানা যদি ডান হাতে আমল নামা পেতে চান দুইটা কাজ করা লাগবে এই পৃথিবীতে সত্যের উপরে টিকে থাকা লাগবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল থেকে থাকে আমি আল্লাহ যদি বিপদে ফেলে দেই ওদেরকে বিপদের মুহূর্তে ফেরেস্তা নাজিল করে সাহায্য করি তাহলে কি আমাদের দিন আপনি ডান হাতে যদি আমল নামা পেতে যান দুনিয়ায় আল্লাহকে রব বলার পরে দদুল্যমান থাকা যাবে না টিকে থাকা লাগবে আর আমার মনে হয় পৃথিবীতে এখন সব সবচেয়ে বড় সমস্যা এটা আল্লাহকে রব বলে টিকে থাকা সহজ আপনি তো টের পাচ্ছেন না পাঁচ নম্বরে কেমতের দিন যেন নবীর সুপারিশ পাওয়া যায় এটা আখেরাতের হাসানা কেমতে নবীর সুপারিশ পাবে তারা আল্লাহর নবীর রেখে যাওয়া দিন ইসলাম যারা ভাড়া কমা করে না যতটুকু নবীজি রেখে গেছে ওইটুকু যারা মেনে চলে এরাই কেমতে নবীর সুপারিশ পাবে জাহান নাম থেকে আমাদেরকে বাঁচাও জাহান নাম থেকে বাঁচার উপায় মাত্র একটা কয়টা চেষ্টা চালানো লাগবে এই চেষ্টা করার নাম হচ্ছে জেহাদ এই চেষ্টা করার নাম কি